পড়েছে আমাদের আমাদের ওই জায়গায় যারা গিয়েছে চাহারে ওই জায়গায় বক্তব্য শুনবেন গতকাল দেখেন একটা লেডিস লেডিস গতকাল পার্লামেন্টে ওয়াজের বিরুদ্ধে খুব বয়ান করেছে কি করছে না কর না কেন ওই যে গান গায় বুকটা ফাইটটা যায় কলজা জইলা যায় হে গেছে পার্লামেন্টটি লেখাপড়া কদ্দুর আমি জানি না কেউ কেউ সাড়ে টু পাস কেউ কেউ সাড়ে ফাইভ পাস আহারে পার্লামেন্টে গানের কথা কয় যে আমাদের গান ঠিক মতো গাইতে দেয় না এর আগে আমরা এখন একটু মন খুলে গান গাইতে চলবে না এ হুজুরে দখল করলেছে মাঠ ময়দান কইলা জইলা যাচ্ছে কি কল যে হুজুরটা মাঠ দখল করলেছে আমরা মাঠ পাই না হ্যাঁ ওয়াজের বিরুদ্ধে ওখানে বসে চেঁচামেচি করে লাভ হবে না বাংলার তৌহিদে জনতা কোরআনের অস্থির জমিনকে আলোকিত করবে এই দাঁড়ি কর অপেক্ষা যেই পার্লামেন্টে ওয়াজের ব্যাপারে কথা হয়েছে কোরআন নিয়ে কথা হয়েছে ওই পার্লামেন্টে কোরআন নিয়েই আমরা যেতে চাই কতক্ষণ ঠিক নেবে ঠিক এখন স্লোগানের সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ আমার স্লোগান রাজি কারাকে দুহাত তুলে বলেন সব দল দেখা শেষ আরো ধরে কান অপেক্ষা করো সেদিনের জন্য কোনো কথা নাই কোরআনের রাজ কায়েম হবে হবে ইনশাল্লাহ পার্লামেন্টে যখন কোরআনের দশের বিরুদ্ধে কথা শুরু হয়েছে কোরআন ওখানে যাবে ইনশাল্লাহ শুধু সময়ের ব্যাপার অপেক্ষার ব্যাপার আমরা দলদারি বুঝি না আমরা কথা হলো ওয়াজের ময়দানে আমরা যারা আছি সেদিন গতকাল বলেছে আমরা কোনো দল দল বুঝি না ঠিক না ঠিক আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি না জাতীয় পার্টি বুঝি আসদ বাসদ বুঝি না মুক্তপ্রাণ ঐক্যবদ্ধ যুক্ত প্রাণ বুঝি না আমরা আলেমরা কোরআনের কথা বলি আমরা আল কোরআনের সমাজ করতে চাই কোরআনের রঙে রঙিন করতে চাই আল কোরআনের পার্লামেন্ট চালাতে চাই ঠিক না ঠিক তাতে তোমাদের কলিজা যতই জ্বলুক আরো জ্বলবে আরো জ্বলবে ধৈর্য ধরো সোজা হয়ে যাও স্টেট সোজা হও নব্বই বাক মুসলমানের জমিন নব্বই বাক মুসলমানের জমিন সেই জমিনে কোরআনের আওয়াজ করতে পারবো না যে হক কথা বলে কোরআনের কথা বলে তাকে জামাত ছিবির সিলগেল লাগে রে জামাত ছিবির কি পাইছো ভাইয়া সব জামাত ছিবির করে আশ্চর্য কথা কেন এগুলো লাগাও কেন দল টানো কেন কোরআন শোনো হাদিস শোনো ভালো কথা বলে মানো যদি ভুল বলে ধরো যেটা ভুল বলো না ঠিক না ঠিক কিন্তু তা না করে আপনি দলীয় কথা খাও সব জায়গায় দল টেনে নিয়ে যাও আর আমরা দলের কথা বলি কলিজা চলে না আমার ভাই বন্ধুরা আমি আজকে ইলেনি কথা বলতে চাই নাই কিন্তু বলতে বাধ্য হচ্ছি অবাক হয়ে যায় যেসব শিল্পীরা অশ্লীল গান গেয়ে এদেশের যুবক যুবতীদেরকে জাগায় জাগায় নষ্ট করে জাগায় এরকম গানের মঞ্চে নষ্ট হয় লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতী একে অপরের টাচ করে ডিস্টার্ব করে তারা মেয়েদেরকে উত্তক্ত করে ছেলেদেরকে নাচায় তলে যৌন সুসুরি দিয়ে গান গায় হেরা গেছে পার্লামেন্টে যে পেঁচার মতো চেঁচায় আশ্চর্য হয়ে যায় কথা বলো ওখানে কোরআন দিয়ে আইন পাশ করো ঠিক না ঠিক মুসলমান তোমার নাম তুমি বলছো আমি ধর্ম নিরপেক্ষ দেশ করেছি মুসলমান নাম এভিডেভিট করে অন্যদিকে চলে যাও মুসলমান যদি হও কোরআনের পক্ষে কথা বলো মুসলমান যদি হও ইসলাম হওয়া তোমার ধর্ম তুই ধর্ম নিরপেক্ষ হতে পারো না যে নিজে বলে আমি ধর্ম নিরপেক্ষ মুসলমান থাকতে পারে না পারে না পারে না মুসলিম মানে যার ধর্মের নাম ইসলাম যার ধর্ম আছে সে ধর্ম নিরপেক্ষ হতে পারে না চিল্লায় ওখানে বসে আমরা ধর্ম নিরপেক্ষ এটা মুসলমানদের দেশ তোমরা যতই চিল্লাও ধর্ম নিরপেক্ষ আইনে করেছ আইনে করেছ বিসমিল্লা কেটে দিয়েছ ইমান কেটে দিয়েছ কিন্তু এর কৈফিয়ত দিতে হবে অচিরে এই জন্য তো জবাব নেবে বাংলা কোটি কোটি জন্য তো জবাব নিয়ে ছেড়ে দেবে এখানে আল্লাহর নাম থাকবে তার হাদিস থাকবে বিসমিল্লা থাকবে কোরআন থাকবে রসুল থাকবে